একেবারে ফিনিশিং হয়ে গেল তাই না কোনো দানা পাওয়া যাচ্ছে না আচ্ছা এটা কি কি হিসেবে কিনে নিয়ে আসছেন আপনি তিল হিসেবে কিনে নিয়ে আসছেন এই যে এটা দেখতেছি হলুদ এই যে হলুদটা এটা কোথা থেকে কিনে নিয়ে আসছেন এই যে আপনি ব্যবসা করতেছেন এই দুইটা পণ্যর যে আমি ভিডিও নিতেছি এই দুটো পণ্য সম্বন্ধে কি জানা আছে এই দুটো পণ্যর অবস্থাটা কি অবস্থা তো খারাপই কি খারাপ বলেন কিছুই এই যে তিলটা আপনি তিল হিসেবে কিনে নিয়েছেন দেখতেছেন ওটা তিল না তাহলে আসলে এটা কি আপনার কাছে কি মনে হচ্ছে এটা কি কি জিনিস তো বলতে এটা যে আসলে কি জিনিস আপনি নিজেও বুঝতে পারতেছেন না তো এটা যখন আপনি বিক্রি করছেন তখন মানুষ এসে কিছু বলছে আপনাকে এই জিনিসগুলো যতগুলো বিক্রি করছেন কি রিপোর্ট দিচ্ছেন এর মধ্যে কিছুই নাই অর্থাৎ এই যে একটা তিলের যে একটা দানা থাকার কথা সে দানাটাও নাই দানাটাও নাই আচ্ছা এই যে হলুদটা দেখ আপনি হলুদটা কিন্তু অনেক লোক নিয়ে গেছে রিপোর্ট ভালো না হলুদের রিপোর্টটা দিয়েছে ভালো না আচ্ছা এই যে জিনিসগুলো আপনি বিক্রি করতেছেন তারা কি দাম কম ধরে এরকম জিনিস বিক্রি করার কারণে দামও কম ধরে না তাহলে এরকম খারাপ জিনিস কেন নিয়ে আসে আমাদের বলে দেয় ভালো এখন কি খারাপ হলে তার না আপনি যে বললেন যে সকালবেলা অত সকালে অন্য দোকান বলে না তো আচ্ছা, এটা সেটা একটু বলেন যে কি বিষয়টা কি অন্য দোকান সকালবেলা খোলে না দেরি হয় ওই একটা দোকানই সকালবেলা খোলে দুটা দিলেই খোলে সেগুলি এলে খারাপ জিনিস দুই নম্বর আপনি এক একটা দোকানের নাম বলতে পারবেন ওই একটা দোকানের নামই জানি খোলে ওর নাম হল রুবেল ওই দোকানের নাম কি দোকানের নাম রুবেল ওই লোকের নাম রুবেল ওই লোকের নাম রুবেল দোকানের নাম রুবেল হ্যাঁ। এটা বগুড়া রাজা বাজার আচ্ছা এই যে আপনি জিনিসগুলো নিয়ে আসছেন আপনি যেটা বললেন যে আপনি ফেরত দশজনে গিয়েছিলেন তারা কি বলছে তারা নিয়ে নিবে জিনিস আমি আসলে ভিডিওটি যে ধারণ করলাম আমি নিজেও এই তিলটা কিনে নিয়ে গেছিলাম কিনে নিয়ে যাওয়ার পরে তো অবশ্যই এটা কিনে নিয়ে গেছিলাম কিনে নিয়ে যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে কাজের জন্য আমরা পরিষ্কার করি তারপরে দেখা যাচ্ছে যে তিলের পাঁচবার পরিষ্কার করার পরে ছয়বার বার দেখা যাচ্ছে যে তারপর রং যে কি পরিমাণ যে রং মেশানো হয়েছে পানির যে কালার এটা বলে দিতেছে ফেরত দিতে এসে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে বগুড়া রাজাবাজারের কিছু ব্যবসায়ী তারা এরকম ধরনের ব্যবসা করতেছে যে যারা এরকম ক্ষুদ্র ব্যবসায়ী আছে আমি আসলে ভিডিওটি যে ধারণ করলাম আমি নিজেও এই তিলটা কিনে নিয়ে গেছিলাম কিনে নিয়ে যাওয়ার পরে তিলটা অবশ্যই এটা কিনে নিয়ে গেছিলাম কিনে নিয়ে যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে কাজের জন্য আমরা পরিষ্কার করি তারপর দেখা যাচ্ছে যে তিলের পাঁচবার পরিষ্কার করার পরে ছয়বার বার দেখা যাচ্ছে যে তারপরে রং যে কি পরিমাণ যে রং মেশানো হয়েছে পানির যে কালার এটা বলে দিতেছে ফেরত দিতে এসে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে বগুড়া রাজাবাজারের কিছু ব্যবসায়ী তারা এরকম ধরনের ব্যবসা করতেছে যে যারা এরকম ক্ষুদ্র ব্যবসায়ী আছে